এই মুহূর্তে আপনার মনে যদি এরকম কিছু প্রশ্ন থাকে যে কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনার কি করা উচিত অথবা কি করা উচিত হবে না অথবা আপনি যদি আপনার অপমানকারীকে সঠিক জবাব দিতে চান তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন তাই কোনো সন্দেহ না রেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনার সঠিক উত্তর পেয়ে যাবেন কথায় আছে ভালো মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয় এবং ভালো মানুষের মধ্যে অনেকেই আঘাত পাওয়ার পর পরিস্থিতির শিকার হয়ে খারাপ ব্যবহার করতে শুরু করেন তাই আঘাত পাওয়ার পর আপনি কি করবেন আর আপনি যদি খারাপ ব্যবহার না করে কৌশলে জবাব দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর আপনি সেই কৌশলগুলো কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে তা জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান রাগ না করা কেউ আপনাকে অপমান করলে তার সবচেয়ে দুর্বল প্রতিক্রিয়া হলো রাগ দেখানো এক্ষেত্রে রাগ করলে অপমানকারী তিনটি বিষয়ে নিশ্চিত হয়ে যায় নাম্বার ওয়ান আপনি অপমানকারীর মন্তব্য খুব গভীরভাবে মেনে নিয়েছেন নাম্বার টু তার কথায় সত্যতা আছে এবং নাম্বার থ্রি আপনি অপমানকারীর মন্তব্যে হতাশ হয়ে পড়েছেন এবং কষ্ট পেয়েছেন যার ফলে অপমানকারী আপনাকে আবার অপমান করার জন্য উৎসাহ পাবে তাই কেউ আপনাকে অপমান করলে কখনোই রাগ করবেন না রাগ আপনার শক্তি প্রকাশ করবে না বরং আপনার দুর্বলতা প্রকাশ করে নাম্বার টু ইগনোর করুন কেউ আপনাকে অপমান করলে আপনি তাকে ইগনোর করার সর্বোচ্চ চেষ্টা করুন কারণ অপমানকারীর উদ্দেশ্যই হলো আপনাকে তার কথায় প্রভাবিত করা কিন্তু আপনি যদি তার কথা উপেক্ষা করেন তাহলে সে বুঝতে পারবে আপনি তার কথায় মোটেও প্রভাবিত হননি ফলে অপমানকারী আবার আপনাকে অপমান করার উৎসাহ হারিয়ে ফেলবে গৌতম বুদ্ধকে নিয়ে একটি গল্প প্রচলিত আছে আপনিও হয়তো সেই গল্পটি শুনে থাকবেন একজন ব্যক্তি প্রায় প্রতিদিনই বিভিন্ন কটুকথা বলে গৌতম বুদ্ধকে অপমান করতেন কিন্তু গৌতম বুদ্ধ কখনোই সেই ব্যক্তির কথায় বিব্রত হতেন না তাকে এত অপমান করার পরও তিনি পাল্টা কোনো জবাব দিতেন না একদিন গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হলো লোকটির অপমানের জবাবে তিনি কেন তাকে কিছু বলেন না তিনি সহজভাবেই উত্তর দিলেন যদি কেউ আপনাকে একটি উপহার দেয় আর আপনি সেটি নিতে অস্বীকার করেন তাহলে উপহারটি কার হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে কারো অপমানকে উপেক্ষা করবেন এক্ষেত্রে আপনি তাকে কথা বলার টপিকটা চেঞ্জ করে দিতে পারেন এবং সেখান থেকে চলে আসতে পারেন এবং তাকে উপেক্ষা করার জন্য আপনি তার সাথে কথা না বলে অন্য কারোর সাথে কথা বলা শুরু করতে পারেন আর বিলিভ মি এটা সবচেয়ে বড় অপমান একজন অপমানকারীর জন্য নাম্বার থ্রি হাস্য কৌতুক রস থেকে প্রতিক্রিয়া দিন অপারক হয়ে আপনাকে যদি উত্তর দিতেই হয় তাহলে হাস্যরসের মাধ্যমে কারো অপমানের জবাব দেওয়া সম্ভবত সবচেয়ে কার্যকরী পদ্ধতি তাই যখন কেউ আপনাকে নিয়ে মজা করে আপনিও তার সাথে মজা করার চেষ্টা করুন এর মানে হলো তার অপমান তার দিকেই ছুড়ে দেওয়া কিন্তু অবশ্যই আপনাকে খুব নরম ও শান্তভাবে বলতে হবে যেন তাদের খারাপ না লাগে ব্যঙ্গ কৌতুক একটি বাড়ি পরিস্থিতিকে সহজ করে তুলতে পারে তাই কেউ আপনাকে অপমান করলে আপনিও সেটা নিয়ে মজা করার চেষ্টা করুন নাম্বার ফোর শান্ত থাকুন যখন কেউ আপনাকে অপমান করে তখন কোনো রেসপন্স না করাই সবচেয়ে ভালো পদ্ধতি কারণ অপমানকারীর অপমান করার উদ্দেশ্যই হলো আপনি যেন হতাশ হয়ে পড়েন বা রাগ করেন বা ভেঙে পড়েন তাই সব সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এমনকি যদি আপনার খুব রাগ হয় বা মন খারাপ হয় তবুও কোনো রেসপন্স করবেন না না হলে অপমানকারীর অপমান করার উদ্দেশ্য সফল হয়ে যাবে এবং সে ভবিষ্যতে আবার আপনাকে অপমান করার উৎসাহ পাবে তাই কোনো রেসপন্স করার আগে কয়েকবার গভীর নিঃশ্বাস নিন মনকে শান্ত রাখুন এতে অপমানকারীকে উচিত জবাব দেওয়ার জন্য নিজেকে যথেষ্ট শক্ত করতে পারবেন সো আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের উত্তরটি পেয়েছেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনার যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে যদি আরও কিছু অ্যাড করার থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ